তো কী ব্যাপার সবার সবাই গুড মর্নিং আমার এই যে এখন গুড মর্নিং হলো কে বলবো বারোটার সময় আমার গুড মর্নিং হয় সব ভাই পড়েছে সব এখন ভালো ছেলেরা কি করবে এগুলো বোঝাতে হবে বাইরে নাহলে মা রয়েছে এমন খেলা নিয়ে দেবে তুমি ভাবতে পারছো না তো চলো গুছিয়ে নিয়ে লোক হয়ে গেছে বিছনা গোছানো একদম ক্লিয়ার বিছনা গোছানো হয়ে গেছে সব এইবার দাঁতটা ব্রাশ করবো একটু ভাত খাও হ্যাঁ সিদ্ধ দিয়ে ভাত মজা হয়ে যাবে আরে যে দেখছো এই যে এসি সুইচটা এটা না অফ করলে কীরকম গালাগালি পড়তে পারে সবাই জানো তবে অফ করে দিতে ঠিক আছে খেয়ে দিয়ে তারপর কথা বলছি তুই ছাগল এই শশা খাচ্ছিস ডাটা খাচ্ছিস তুই ছাগল তো ভাই লোক আমার ভিডিও কিন্তু এরকম বছরে এক আধবারই আসবে কিন্তু যখন আসবে তোমার বুঝেছো তো এবার হচ্ছে কেন কারণ আমি hello guy hello guy hello guys আমি করতে পারবো না ভাই যা হবে পরিষ্কার টিচার দেখাবো একদম র ভিডিও হবে তো ভাই যদি দেখতে চাও র ভিডিও তাহলে এই বড় ভিডিওগুলো দেখবে নাহলে ছোট ভিডিওতে ভাই খুব এন্টারটেনমেন্ট হয় আরও রোস্ট ভিডিও টিডিও হয় ওইগুলো তো ভালো এন্টারটেনমেন্ট হয় ওগুলো গিয়ে দেখো এটা দেখার কোনো দরকার নেই এটা ফুল র ভিডিও হয় ভাই পরিষ্কার বাঙালি ফ্যামিলিতে যেরকম ভাই থাকি সেরকমই ভাই দেখানো হবে এটা কোনো যে আমি এখন চার চাকা কিনতে যাবো আমার এইটা আনবক্সিং হচ্ছে আমার ওইটা আনবক্সিং হচ্ছে ওরকম ভাই হবে না ব্লগ ব্লগ ভাই সিম্পল হবে আমি যেভাবে থাকি সেইভাবেই হবে ভাই তো ভাই সকালে খাওয়া দাওয়া কমপ্লিট সকালে খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পরে ভাই একটু বলবো প্র্যাকটিস নিয়ে এই যে আমার ডান্স তবে একটু প্র্যাকটিসে বসবো তোমরাও টাইম ল্যাপস এনজয় করো আর দেখা করছি প্র্যাকটিসের পরে প্র্যাকটিসের পরে ভাই আমার কিছু স্টুডেন্ট আসবে আমি আঁকা শেখাই সেখানে কিছু স্টুডেন্ট আসবে তাদেরকে আঁকানো আঁকাতে হবে তারপরে বাকি কথা তো ভাই প্র্যাকটিস করছে টাইম ল্যাপস ছোটো করে দিচ্ছি দেখে না তো ফাইনালি ভাই ডান্স বাজানো কমপ্লিট তো ভাই ডান্স বাজানো কমপ্লিট এবার বাইরে গিয়ে দেখি ভাই এসছে কিনা ওরা আসলে ভাই একটু আঁকি টাকি নিয়ে ক্লাসটা করিয়ে নিই তারপরে আবার কথা বলছি তো হ্যালো এই যে এই যে আর্ট আর এই যে এইটা হচ্ছে আর্টিস্ট ঠিক আছে টাকা দিক টাকা এদিক টাকা দেখছো কতটা বড় হয়ে গেছে তোমরা ছোটো ছোটো ভিডিও দেখেছো কত বড় হয়ে গেছে ম্যাক্সো কত বড় হয়ে গেছে ম্যাক্সো ম্যাক্সো এর বাবারি যা ওদিক যা আরে আরে ওদিক এই এত কাম নাই কে এই দেখো জামা কাপড় আমার সব চিরে চিরে দুই খানা জামা রয়েছে আমার সব ছিল আর সারা হাত তো তো ভর্তি এই যে এই যে হাতে মাল কোথায় এখন আসবেই না সালা আয় ওষুধ খেয়ে যা আসবি क्या क्या स्पेंड कर दीजिए जन हम्म हम्म कर कर कर कर बहुत मैसी कर एबार कर सब थाने के लिए कर बहुत मैसी कर এই মারামারি করে না কেন গাল পাটলার ছবি আঁকবি না কেন নেই তাই নাকি তোর তো শুনলাম দুটো আছে দেখো দুটো আছে সবাই বলছে লোক আজকে চুল কাটাতে যাবে একটু চুল কাটাতে হবে বড় বড় চুল হয়েছে অনেক তবে চুলটা কাটিয়ে আসি বাইরের ওয়েদারটা সেই সেই ওয়েদার ঠিক আছে চুলটা কাটিয়ে আসি পঞ্চাশ টাকা দিয়ে ভাই চলো বাই বাই চুল কাটা হয়ে গেছে ভালোই লাগছে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি সামনে কোন রয়েছে কি আর বলবো ঠিক আছে ভাই বাড়ি গিয়ে স্নান দান করে তারপরে কথা বলবো আর কথা বলবো না কি ওয়েদার ভাই কি ওয়েদার বৃষ্টি হবে মনে হচ্ছে আজকে বৃষ্টি হওয়ার চান্স আছে মনে হচ্ছে ট্রেন যাচ্ছে একদম ফুল ফুল মজা আজকে ভাই রোদ আছে তাও ভাই পেছনে আকাশটা দেখতে পাচ্ছ কি সুন্দর আকাশ একদম সুন্দর সুন্দর আকাশ ভাই আজকে বিশাল দৃশ্য দেখা যাচ্ছে পিছনে কি রোদ্দুর বানা মুখ কালো লাগছে থেকে পরিষ্কার টয়লেট চুল টুল তো কাটা হয়ে গেছে এবার চুলটা আস্তে সেট করে দেখি কেমন লাগছে একদম দু মিনিটের ট্রানজ্যাকশন হবে তো ভাই লোক বিকেল হয়ে গেছে আর মার কাছ থেকে ভাই অর্ডার এসছে অর্ডার কি অর্ডার হলো মিশন চা তো ভাই চা তো বানাবো যদি চা বানানোটা আজকে দেখাবো না কারণ ভাই চা বানানো আগেও দেখিয়েছি আর যদি না দেখে দেখো তাহলে ভাই শর্টস ভিডিওগুলো ভালো করে গিয়ে দেখো মজা বাবা চা বানানোর ভিডিওটা আচ্ছা ভাই বাই বাই তো ভাই আজকে একটা বড়ো সিন হয়ে গেছে আমার বন্ধু যে হচ্ছে তবলা বাজায় আর কি তার বন্ধু মারা গেছে আজকে ভাই ক্যান্সার ছিল অনেকদিন ধরে তো ভাই আজকে রিহার্সেলের প্ল্যান তো ভাই ক্যান্সার তো ভাই এখন আর কি করবো এখন একটু দেখি বাইরের দিকে যাব কি আর বলবো কিছু বলার নেই বাইরের দিকে যাবো কষ্টের খবর ভাই তো ভাই আজকের জন্য ভিডিও এখানে শেষ করবো কিনা জানি না এখন একটু বেরোবো বাইরের দিকে যদি হয় ভিডিও করবো নাহলে করবো না ভাই এখন মুখটা সেরকম ভালো লাগছে না তো ভাই বাই বাই বলে দিলাম যদি ভিডিও মানে আরও দেখতে হবে